A A. A A. B Ba. Ba Ba. C Ka. Ka Ka. D Da. X X. X X. ইংরেজি শেখা কিভাবে হওয়া উচিত কি দিয়ে শুরু করা উচিত এটার অনেকে অনেক ধরনের থিওরি দেবে অনেকে অনেক কথা বলবে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে যত কথা বলুক যে যত পদ্ধতির কথা বলুক আউটপুট হচ্ছে আপনাকে দেখতে হবে অর্থাৎ একটা কোর্স কিনলেন একটা ভিডিও কোর্স কিনলেন একটা বই কিনলেন একটা প্রতিষ্ঠানে পড়ালেন এত কিছু প্রসেসিং দেখা যাবে না দেখতে হবে আউটপুটটা কি তো আমাদের এখানে টেসল বাংলাদেশে বাচ্চারা কেমন কথা বলে সেটা দেখেন আমাদের পেজের বিভিন্ন ভিডিও দিয়ে এবং আমরা বাস্তবে দেখি একজন টেসল খেট একজন বাংলাদেশ অনলাইনের খেট এবং আমার সাথে একজন কো আর্টিস্ট একজন co teacher little girl how she talks in English. Favorite color is pink. My favorite animal is cat. <laughs> what's your favorite subject? English. English. And uh, what's your favorite insect? No. Mosquito, cockroach. Ew, no, no, no. You don't like them? My favorite insect is <laughs> ladybird. Ladybird? So cute. Just ladybird? Yes, so cute. Oh, okay, okay, okay. Okay. Can you can you tell us a little rhyme? Incy Bincy Spider? Mm-hmm. That's a great song. Incy Bincy Spider went up the water spout. Down came the rain and washed the spider out. Out came the sun and dried them all the rain. And the Incy Bincy Spider climb up the spout again. Oh, that's cool. And you know how to tell stories too, right? Yes. Mm -hmm. But stories are big, right? So আমাদের এই ভিডিও কোর্সের মধ্যে অনেকগুলো স্টোরিজ রয়েছে অনেক রাইমস রয়েছে ইন্টারভিউ রয়েছে ওর প্রেজেন্টেশন রয়েছে অর্ধশত ভিডিও রয়েছে এই কোর্সটিতে যে ভিডিও কোর্সটি আপনারা দেখছেন এবং আমি যদি বলি বৈজ্ঞানিকভাবে কীভাবে ইংরেজি শেখা শুরু করা যেতে পারে well you have to think about and have to see the methodologies of the advance countries like USA Canada Australia Singapore Malaysia UK এই ধরনের কান্ট্রিগুলো দেখতে হবে Australia they start teaching English with phonics. Phonics, phonics? right? Like a a, a a, b ba, b ba, C'est cra. Crac. Deda. Dada. Exx. Xx. Ziza. Zaza. এই যে একটা আমরা স্যাম্পল দেখলাম দিস কল ফোনিক্স আমাদের একটা বই রয়েছে এই ভিডিও কোর্সের পাশাপাশি বইটাও কালেক্ট করতে পারবেন this this little angel English book this the first book on phonics in the country Bangladesh ইতিহাসে এটি অডিও সহ প্রথম বই এবং একমাত্র বই তো এই ভিডিও কোর্সটি যারা কিনবেন বাচ্চাদের জন্য অবশ্যই এটা দিয়েই হাতে করে শুরু হতে হবে বাচ্চাদের এ বি সি এরকম আসলে হবে না the pronunciation is I not a প্রথমটা কি হবে আমু and then B uh-huh. C okay D e, hmm. E F I দেখেন ও আই কিভাবে বললো আই নট আই সো এই ভিডিও কোর্সের মাধ্যমে এই যে সারা বাংলাদেশের একটা উচ্চারণগত প্রবলেম রয়েছে সেটা কিন্তু থাকবে না তার মানে এই কোর্সটা ফোনিক্সের উপরে আপনি ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন ফোনিক্সের অনেক লেসেন্স রয়েছে বাট এটা আমরা অনেক গুছিয়ে করেছি আমরা বলতে পারি ফোনিক্সের উপরে এত সুন্দর ভিডিও লেসেন্স সারা ওয়ার্ল্ডে হয়নি দিস দ্য ট্রুথ কারণ আপনি ইয়া দ্যাটস দ্য ট্রুথ কারণ আপনি ইউটিউবে সার্চ দেবেন আমাদের এই ভিডিওগুলো দেখার পর ইউটিউবে সার্চ দেন একজনে বলবেন যে স্যার আপনাদের এই ভিডিও কোর্সের চেয়ে ভালো ফোনিক্সের ওই কান্ট্রির এই ভিডিও একটা পেয়েছি একটু আমাদের দেখাবেন এটা আমাদের চ্যালেঞ্জ করে বলছি কারণ এটা আমরা দু বছর গবেষণা করে তারপর করেছি এবং আমরা কিন্তু এমনি এমনি এই কোর্সগুলো ডিজাইন করে নিই আমরা সেলটা certified ELT certified TESOL certified teachers এবং আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে থার্টি সিক্স বই লিখেছি সো আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে এই কাজটা করেছি দেশের কথা চিন্তা করে সো আপনার শিশুর ইংরেজি শেখা যেন শুরু হয় ফোনিক্সের মাধ্যমে নট এ বি সি এরকম এরকম নয় সো ডিয়ার প্যারেন্টস এই কোর্সটা যারা কিনছেন তারা কিন্তু অনেক কিছু পাবেন এই কোর্সের সাথে যেমন প্রথমেই তো পাচ্ছেন পঞ্চাশটা ভিডিও তারপর পাচ্ছেন পাঁচটা ই বুক পিডিএফ বুকস পাচ্ছেন যেটা আমরা ডিজাইন করে সুন্দর করে আপনাদের পাঠিয়ে দেবো ওই যে ওখানে লিঙ্ক দেওয়া থাকবে তো এটা প্রিন্ট করে বাচ্চাদেরকে আপনারা দেখাতে পারবেন এগুলো খুব একদম ফরেন স্ট্যান্ডার্ড মেনটেন করে তারপরে কিন্তু আমরা ডিজাইন করেছি এগুলো দেন পঞ্চাশটা ওয়ার্কশিটস পাবেন এটা পরে বাচ্চারা কালার করবে লিখবে হ্যাঁ তো বারবার প্রিন্ট করে দিলে বারবার ওরা প্র্যাকটিস করতে পারবে এবারে আপনার থার্টি অডিও লেসেন্স পাবেন এই বইটা যে দেখালাম এটার পুরো অডিওটা অডিওগুলো পেয়ে যাবেন দেন ওয়ার্ড কার্ড পাবেন আমরা ছোটো ছোটো কার্ড বানিয়েছি এই কার্ডগুলো আপনারা আমাদের এখান থেকে একটা প্যাকেজ আকারে কিনেও নিতে পারেন আবার আমরা সফট কপি দিলে আপনার প্রিন্ট আউট করেও নিজেরা প্র্যাকটিস করতে পারেন we have got sentence card as well যে বাচ্চারা যা ছোটো ছোটো এই বইয়ের মধ্যে ভিডিওর মধ্যে আমরা দিয়েছি ভিডিওতে যে সেন্টেন্স বানানো যায় কিভাবে তুবা কিন্তু এখনও পড়তে পারে না but she can speak twenty four hours ও মাত্র ফোর থেকে ফাইভে পড়লো ফাইভ ইয়ার্সের পরে এখন আমরা আমরা কিন্তু সায়েন্স বলছি যে কিভাবে ইংলিশ শেখানো যেতে পারে প্রথমে বাচ্চাদেরকে শোনাতে হয় তারপর বাচ্চাদেরকে বলাতে হয় তারপর বাচ্চাদেরকে পড়াতে হয় তারপর বাচ্চাদেরকে লেখাতে হয় এটাকে ন্যাচারাল অর্ডার অথবা এনও বলে অর্থাৎ প্রথমে শুনবেন অর্থাৎ listening then speaking then reading then writing এটাই সায়েন্স কিন্তু বাংলাদেশে আনফর্চুনেটলি প্রথমেই বলে এই এ বি সি লেখো পুরো উল্টা অর্থাৎ রাইটিং দিয়ে শুরু করে আর সাইন্টিফিকলি হচ্ছে লিসনিং দিয়ে শুরু করে যে লিসনিং যার ভালো হবে দেখবেন ওর উচ্চারণ এত সুন্দর কেন আমরা কাস্টমাইজড ম্যাটেরিয়ালস চুজেন ম্যাটেরিয়ালস তাদেরকে তাকে শুনতে দিয়েছি সে নিজে ইচ্ছা করে করে শুনতে পারেনি তাকে লিস্ট করে দেওয়া হয়েছে এইটা এটা শুনবা এই জন্য তার উচ্চারণ বাইরের মতো হয়েছে তো এই কোর্সটা উচ্চারণ যেমন সুন্দর করবে সায়েন্টিফিক ওয়েটা এবং পদ্ধতিটা সিকোয়েন্সটা মেনটেন করেছি আমরা এই কোর্সের মধ্যে তো এই জিনিসগুলো যারা কোর্স কিনছেন এই জিনিসগুলো কালেক্ট করে নিতে হবে ওখান থেকে হটলাইন নাম্বার দেওয়া আছে সাইটের মধ্যে যে কোনো সময় আমাদেরকে নক করবেন হ্যাঁ তুবার বাবাকে অল টাইম পাওয়া যাবে আমাকে পাওয়া যাবে আমাদের একটা কল সেন্টার টিম রয়েছে তাদেরকে পাওয়া যাবে এনি সর্ট অফ হেল্প এবং সবচেয়ে মজার একটা ব্যাপার এই কোর্সটা কেনার পর আমরা কিন্তু বাচ্চাদেরকে সপ্তাহে ছোট্ট ছোট্ট লেসন দিতেই থাকবো একদম জুমে দিতে থাকবো অর্থাৎ তারা কোর্সের এই এই কোর্সটার ক্লাস পেতে থাকবে ফ্রি ক্লাস পেতে থাকবে অর্থাৎ শুধু একটা কোর্স কিনলেন তারপর আপনাদের সাথে রিলেশন টাটা গুড বাই নো আমরা একদম বছরব্যাপী এই ফ্রি সার্ভিসটা দিতে থাকবো যাতে সত্যিকারে বাচ্চারা শিখতে পারে আর এছাড়া আমাদের টেসল বাংলাদেশে তো ক্যাম্পাস ওয়াইজ প্রোগ্রাম রয়েছে সেখানে আপনারা এসে একদম কমপ্লিট কোর্সে ভর্তি হয়ে সেটাও করতে পারবেন তো সেটা যদি কারা করার অ্যাবিলিটি না থাকে তাহলে আমরা এই যে আমাদের একটা সিক্রেট ফেসবুক গ্রুপ থাকবে এই কোর্সে যারা কিনছেন তাদেরকে ওখানে ইনক্লুড করব বাচ্চাদের প্যারেন্টসদের ওখানে আমরা রেগুলার লাইভে ছোটো ছোটো লেসন দিতে থাকবো বই এবং এই কোর্সের ভিত্তি করে সো এই কোর্স দিয়েই যাত্রা শুরু হোক হোল বাংলাদেশের ইংরেজি শেখার thanks for watching a video এবং আপনাদের কাছে আমরা একটা দায়িত্ব দিলাম boss boss do you want to see magic trick magic trick what is that magic trick she is a funny girl okay so So uh, guys, one of my hands or my five fingers are gone. Okay, are gone, right. So শুরু হোক ইংরেজি শেখার যাত্রা আমরা আপনাদের পাশে আছি but This I whole Bring them back. Thanks for boss, watching that video. Boss, Bye -bye. I can bring them back.